ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা ইউকে এর সকল শিশুরা ইংরেজি শেখে ফোনিক্স পদ্ধতিতে এভাবে What's your name? My name's Tuba. What's your name? Oh, my name is Yasir. Okay. How many claps are in tuba? Tuba. Two syllables. Two syllables, right. Now you tell me how many syllables are there in and? syllable. So let's clap and read, okay? Okay. A, na, ta, and. A, A, and. A, na, ta, and. This is an and. This is an and. This is an and. This is an and. Yeah, we are done. তিন থেকে সাত বছরের শিশুদের জন্য টেসল বাংলাদেশ এই প্রথম প্রকাশ করলো অডিও ভিডিও সহ ইংলিশ ফর লিটল অ্যাঞ্জেলস এবার বিবিসি সিএনএন মানের ইংরেজি বলবে বাংলাদেশের প্রতিটি শিশু অডিও ভিডিও সহ ইংলিশ ফর লিটল এঞ্জেলস এই বইটি পেতে টেসল শপ ডট কমে গিয়ে এখনই অর্ডার করুন কুরিয়ারের মাধ্যমে বইটি পৌঁছে দেওয়া হবে Get our book now!